ম্যাচের ব্যাপারে একটু পরে বলে আগে এই চান্দকে মারা লাগবে এদিক দিয়ে জ্যাম শট করে যদি ও ভাই রে কি জোস লেভেলে হেডশট আর এই চান্দকে দেখো ওপেনে নেমেছে ঠিক আছে নেমে ক্রোন অন করে জ্বালিয়ে রাখে কিন্তু ক্রোন অফ হবে আর ভাই কি ড্যামেজ মারাত্মক গাইজ আজকে আমরা ম্যাচ আর বলতে গেলে এইটাই হচ্ছে আমাদের এই সিজনে সবার প্রথম ম্যাচ আমার সিরিয়াস দিকে ধরে ধরে উঠা চান্দু একটু ওয়েট করো আমি জানি তুমি এদিক দিয়ে বারবার একটা কোনো রকম করে মেডকিট মারে আমাদের কাছে এমনিতেও মেক্সিম রয়েছে কোনো সমস্যা নেই চান্দু তুমি তার মানে হিল করোইনি এতক্ষণে কই কই রয়েছে এই তো চান্দু কাছে পারবো

তো ভাই চকলেট খাওয়ার জিনিসটা দেখবো নাকি অন্য কোনো এই যে এটা দিই আরে আরে দাঁড়া তো এই যে চকলেট তারপরে যে পেটের ধরো এই জিনিসগুলো এত বেশি মিস রে এগুলো দিয়ে আজকে পুরোটা ম্যাচ খেলবো মেইন টার্গেট হচ্ছে এইটা যে আমাদের র্যাঙ্ক পুশ এই সিজনে করা হবে না আনফর্চুনেটলি টাইমে মিলি কুলিয়ে উঠতে পারতেছি না আর কি তো দেখা যাক ম্যান এই সিজনে র্যাঙ্ক পুশ করতেছি না কিন্তু র্যাঙ্কের মাত্র আমাদের সিজনটা শুরু হলো ওই হিসেবে আমাদের র্যাঙ্ক পুশ যা করতেছে তাদের সাথে আমাদের গেম খেলা গেম পড়ার কথা কারণ সিজন শুরু হওয়ার সাথে সাথে অলমোস্ট সবাই মিলে র্যাঙ্ক পুশ করে আর এইখানে একটা এনিমি রয়েছে যেটাকে আমি চান্দর দেশে পাঠিয়ে দিবে ভেবেছিলাম কিন্তু যাচ্ছে না তো এর জন্য ভাই দেখো কি ড্যামেজ গাইজ এই আমাদের এইবার র্যাঙ্ক সিজনের সবার প্রথম গেম প্লে দেখা যাক ম্যান সোলোতে আমরা ওই ফিলটা পাই কিনা যে র্যাঙ্ক পুশ করলে আমরা যে টুর্নামেন্ট শেষ হওয়ার দুই দিন আগেও এনিমিদেরকে ধুমে পেতাম এখন দেখো ভাই কিভাবে করে গুলি করে করে ছড়িয়ে বেড়াইতেছে কিন্তু তারপরে এনিমি পাচ্ছি না সবগুলো লুকিয়ে লুকিয়ে বসে রয়েছে ওই তো পেয়েছি ভাই কতক্ষণ পরে যেয়ে পেলাম ভাগ্য ভালো পিকের মধ্যে একটু একটা এনিমি পেয়েছিলাম এই দাদা দাদা এই চান্দিকে সিটে মারতে বললাম না রে মাত্র ফাইটটা হইলো ওদের ফাইটটা শেষ হয়ে গেল ভাবলাম মির্জাপুরি করতে পারবো গাইস মেইন জিনিস কি জানো আমরা র্যাঙ্ক পুশের ফিল নিতে এসেছি কিন্তু খেলতেছি অ্যাগ্রেসিভ মুডে এর জন্য কতগুলাকে যে মাইনাস খাওয়াইতেছি প্রথম দিকেই ভাই কত দিন ধরে এই চিন্তা ছিলাম যে র্যাঙ্ক পুষে কখন অ্যাগ্রেসিভ খেলবো দেখা যাক গাইস হলো তো এমনিতে অ্যাগ্রেসিভ খেলা যায়ই না বলতে গেলে এই চান্দু কই রে এটার ভিতরে থাকার তো কথা না এটা তো চলে যাওয়ার কথা এতক্ষণে আরে রে ভাই আচারে ধরো ধরো ধরো ধরো ধরো এটা কি কানা বানাইতে পারবো নাকি গ্লুয়ালটাকে নিয়ে নিলাম এটাকে যদি এদিক দিয়ে ফ্লাশ ব্যাংকটা মারি তারপরে আরে আরে আমার দিকে ভাই এখন আমি নিজে কানা হয়ে যেতাম দৃষ্টির শক্তি হারিয়ে ফেলতাম রে বাবা বুইটা করতো সেমনিতে বুইটা হয়ে গেছে আমার দৃষ্টির শক্তি এই যেদিক দিয়ে কি জাম করা যাবে কোনো রকম করে যাবে না ও আরে ইয়ে, ভাই টুর জন্য জাম করা যাবে তার মানে ভিতরে ঢুকতে পারবো আকাম না করলে হয় আমাকে মেরা দিও না চন্দ্র মেরা দিও না এই করতে চাইছে তারা তাড়াতাড়ি মর ভাই তাড়াতাড়ি যাও যাও যাও তো কর প্রো আমার কাছে যদি ম্যাক্সের বেস্ট লেভেল ফোরের বেস্ট না থাকতো চান তো কি খারাপের খারাপ বুঝে গেছে যে নিজে মরবে এর জন্য আমাকেও মারবে ভাই এই খারাপে শয়তানটাই দেখছো কি সুন্দর একেবারে গ্রেড কুক করে বসেছিল যে আমি আসবার সাথে সাথে গ্রেডটা ফুটবে ও মরলে বললো কিন্তু আমাকেও পাঁচ ছয়টা ম্যাচ এক লাখারে এরকম করে পুজ দিয়ে দিয়ে খেলতে পারতাম না তাহলে আরও বেশি ভাইবটা পেতাম এই টাইমে তখন যে অনেক বেশি এলাইভ থাকতো তখন কিন্তু এই যে যে কয়জন এলাইভ রয়েছে না এদেরকে একেবারে প্রত্যেকটা লুকিয়ে লুকিয়ে রয়েছে প্রত্যেকটা ঘরের চিপায় নাহলে টাওয়ারে এরকম করে চুপচাপ করে বসে রয়েছে এদেরকে এই দেখো দেখছো দেখছো এই চান্দ শিওর টাওয়ারে এগুলোর কথাই বলতেছি প্রত্যেকটা এনিমি মনে করো কেউ ওই লেভেলে নাই ওই মাইন্ডে নাই যে হ্যাঁ আমাকে একটু ওপেন ফিল্ডে ঘুরে ঘুরে তারপর এনিমি মেরে খেলতে হবে না সিজন শুরু হয়েছে তার মানে সবাই বড় করে এইভাবে করে টাওয়ারে টাওয়ারে রয়েছে কিন্তু সমস্যা নেই চান্দু তোমাদেরকে মাইনাস খাওয়ানোর জন্য আমি এসে পড়াচ্ছি রে বাবা আরে আরে ভাই গ্রেনেড মারতে চেয়েছিলাম ভাই গ্রেনেড রাতে থাকার টাইমে চেয়ে মাই দিছে রে ভাই কি দূর থেকে না না না না না না না আমাকে মারতেছে মনে দেখছো কি সুন্দর করে আমার দিকে মেরে কিন্তু আমার ব্যাপারেও তো তোমার ধারণা নেই দাঁড়া তোমাকে দেখাচ্ছি এদিকে করে যদি এনিমিটাকে মেরে ও পারফেক্ট টমেটো আমাদের কাছে তো মনে একটাই টমেটো ছিল নাকি মাইটটা দিলাম দেখছো নি পারফেক্ট টমেটো গ্লুয়াল কয়টা রয়েছে রে ব্যবসায়িক লাভ নাকি ওরে এত ফ্যাক্টরি রে বাবা গ্লুয়ালে অনেকগুলো পেয়ে গিয়েছি গাইজ এমনি তো আগে থেকে অনেকগুলো ছিল চান্দ সবগুলো রয়েছে একেবারে চিপার চাপার মধ্যে এক একটাকে একেবারে রাস করে করে যেভাবে করে খেলতে হইতেছে না আমি গ্লুয়ালের জন্য একটু টেনশনে ছিলাম যে এবার আজকে ঘর জামাইকে নিয়ে এসে নি আবার আমাদের ভুড়িওয়ালার মধ্যে আমার ঘর জামাইয়ের পেটের স্কিল লাগাইনি তাহলে যে কী হবে গ্লুয়াল কি পাবো কিনা না ওই এদিক দিয়ে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না আপাতত আমাদের গাড়িটা কই এদিকে না ছিল কি রে গাড়িটা কই গাড়ি নিয়ে আসছিলাম না আমরা আচ্ছা গাড়ি নিয়ে কে আসেনি না গাড়ি নিয়ে তো আসছিলাম কিন্তু গায়েব হয়ে গেল কেন আচ্ছা অন্যদিকে মনে দূরের মধ্যে রাখছিলাম নাকি আরে আবার মারতেছে চান্দু এদিকে এসে পড়ছো ওকে সমস্যা নেই আমরা অবশ্যই এটাই চাচ্ছিলাম গ্লুয়াল তো অনেক বেশি রয়েছে আমি কেন এত টেনশন নিতেছে একবার দুমায় গ্লুয়াল মারতে মারতে চলে যাবো কোনো সমস্যা নেই চান তো এদিকে আরেকটা গ্লুয়াল মারো একবার কাছে যাওয়ার পরে যে কি বাইকটা দেয় তারপর যে দেখো আর আমাদের কাছে কোনো টাইপের গ্রেনেডও নেই ফ্লাশ ব্যাংক তো মারতে পারবো অ্যাটলিস্ট কানা হয়ে যাও চান তো দৃষ্টি শক্তি তা দিয়ে দাও না আপাতত দিতেছে না ওরা কি দৌড় চান্দুকে আসলে দৌড় মারছে আরে রে এটা ল্যান্ডমাইন ফিট করে রেখেছিল এখানে এটা না আস্তে আস্তে আস্তে জানে ছিল ড্যামেজ খেয়েছি আমি অ্যান্ড বোম জাম শট করা ছিল ওই টাইমে আমার বোকম পড়া চান্দুর এইমই লাগেনি আমার গায়ে আমাদের ক্যাম্পিং দেখে না আমার নিজের মনের ভিতর একটু ডরবয় ঢুকে গিয়েছে আপাতত এক কাজ করি আমাদের জোন যেহেতু পেয়েছি এই চিপার মধ্যে আমরা চুপচাপ করে বসে থাকবো এরপরের জোনটা সিং করে এরপর মানে এই এই সেফ জোনের পরের সেফ জোনটা কোন জায়গাতে সেটা আমাদের দেখতে হবে দুটাই স্ক্যানার রয়েছে এখন একটা না না এখন একটা মারা যাবে না গাইছে কাজ করি এরপরের জোনটাই যদি আমরা মারি তাহলে পুরো জোনটা আমরা দেখতে পারবো আরেকটা স্ক্যানার মারবো হচ্ছে একেবারে লাস্ট জোনে যে এনিমি কই আছে ওইটা দেখার জন্য কোনো এনিমি আসলে এভাবে করে গ্লোয়ালটা মেরে দিব না কোনো এনিমি আসবে না মনে হয়েছে যায় আরে এসে পড়ছে আরে চান্দু ভাই আর মরে না কিনা তো পরে আরে ভাই রে এখন কি না আরে শেষ হয়ে গেছে আরে ফুটিয়ে দিয়েছে এইবার কই যাবে চান্দু দেখছো এইটার কথাই বলতেছিলাম যে আমার এর জন্য ভয় লাগতেছে চান্দু হালকা একটু বাইরে ছিলাম কি মির্জা এটা করতে নিছিল এটা দিয়ে নাকি আরে আরেকটা এসে পড়ছে রে সমস্যা নাই ভিতরে ঢুকবে আর আমি একটা দৌড় মারবো দৌড় মার আরে আরে আমার কাজ করতেছে না কই আটকাইছিল রানিং বাটনে কাজ করিনি এটা কি বাংলাদেশি ছিল আরে আমার দৌড়ানোর বাটনে কেমন যেন আটকে গেছিল রে আমি কিভাবে হেঁটে হেঁটে বসে বসে হেঁটে যাওয়ার চেষ্টা করলাম তাও বললাম না ভাই কি ম্যাচ ছিল রে হুটার এইভাবে করে মরে গেলাম তো চলাতে পুষ দিলে কি হয়তো আমার ছিল আমাদের র্যাঙ্ক সিজনের সবার প্রথম র্যাঙ্ক ম্যাচ খেলা ভিডিওটা বলতে গেলে সবার প্রথম র্যাঙ্ক ম্যাচ খেলা ভিডিওটা গাইজ আসলে তোমরা আমাকে কমেন্ট করে একবার ফাটিয়ে যে লাস্ট কয়েক সিজন ধরে ভাই আপনি এক লাগার র্যাঙ্ক প্রত্যেক সিজনে র্যাঙ্ক পুশ করতেছেন প্রত্যেক পুরো সিজনে র্যাঙ্ক পুশ মানে একদিনের মধ্যে খেলে আপনি গ্র্যান্ড মাস্টারে চলে গিয়েছিলেন আবার স্কোয়াডে খেলে গ্র্যান্ড মাস্টারে চলে গিয়েছিলেন মাত্র একদিনের মধ্যে আপনি একদিন জাস্ট পুশ দেন সমস্যা কি ভাই আসলে সিরিয়াসলি আমি অনেক রুটিন এদিক ওদিক করেছি কিন্তু কোনো টাইপের টাইম বেরিয়ে না এমন টাইম me arranca.